মানুষই হয়তো সেটা জানেন না ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন আশা করি নতুন একটা পদ্ধতি শিখতে পারবেন আপনি যদি ইউটিউবে ইউটিউব ভিডিও থেকে কিভাবে টেক্সটে রূপান্তর করবেন এটা লিখে সার্চ দেন তাহলে দেখবেন এক পাশে ইউটিউব ভিডিও অন রেখে এবং অন্য পাশে গুগল ডক্স এর ভয়েস টাইপিং অন করে ইউটিউব ভিডিও থেকে লেখায় রূপান্তর করছে যা অনেক সময় সাপেক্ষ এবং কঠিন ব্যাপার তাই আজকে আমি দেখাতে চলেছি আপনার মোবাইল কিংবা ল্যাপটপ বা পিসি দিয়ে ইউটিউব ভিডিও সহ যে কোনো ভিডিওকে আপলোড করার সাথে সাথে সাথে অটোমেটিক লেখায় পরিণত হবে যারা ল্যাপটপ বা পিসি থেকে কাজটি করতে চান তাদের জন্য অলরেডি এর আগেই একটা ভিডিও দেওয়া হয়েছে প্রয়োজন হলে আই বাটনে ক্লিক করে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন এই ভিডিওতে দেখাবো কিভাবে মোবাইল থেকে আপনি কাজটি করবেন ব্যবহার করতে পারেন যেখানে আপনি গেটটা প্রমোট করতে পারবেন এখন আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে আপনি গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিব সেখান থেকেও আপনি সরাসরি প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করার পর এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে গেট স্টার্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন যেখানে বলা হয়েছে এই ওয়েবসাইটটা শুধুমাত্র ডেস্কটপ ব্রাউজারের জন্য সো আমাদের ব্রাউজারটাকে অবশ্যই ডেস্কটপ মোডে করে নিতে হবে ডেস্কটপ মোডে করার পর দেখবেন সাইটটি ইনেবল হয়ে গেছে এবং এখানে রেজিস্ট্রেশনের জন্য একটা পেজ এসে গেছে আমরা যে কোনো ইমেল ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে পারবো সো আমি টেম্পেল ব্যবহার করে আপনাদেরকে দেখাবো এই জন্য টেম্পেল ওয়েবসাইটে প্রবেশ করব এবং এখান থেকে ইমেলটা কপি করে নেব দেন কোনো ভেরিফিকেশন ইমেল আসলে আমরা নিচে এখানে মেইলগুলো দেখতে পাবো এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে ফিরে যাব এবং এখানে যে ইমেলটা কপি করে এনেছি সেটা পেস্ট করব দেন পাসওয়ার্ড যে কোনো পাসওয়ার্ড দেবো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে চেকবক্সে একটা ক্লিক করব ক্লিক করার পর এখন সাবমিটে ক্লিক করব এখন আমাদের ইমেইলে একটা কনফার্মেশন নিয়ে গেছে তো আমরা সেটা ভেরিফিকেশন করব এই জন্য আমরা আবার ইমেইল ফিরে যাব দেন এখানে এসে যে ইনবক্সে যে ইমেইলটা এসছে এটাতে ক্লিক করে দেখুন এখানে একটা লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করলে মেইলটা ভেরিফিকেশন হয়ে যাবে দেন আবার যদি এমন দেখে আমরা নেক্সট যে ট্যাপটাতে ছিল ওটাতে ফিরে গেলে এমন একটা অপশন আসবে এখন ট্রান্সক্রিপশনে ক্লিক করুন ব্যাস আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়েছে দেন এখানে নিচে আসলে দেখবেন যে ত্রিশ মিনিট এখানে শো করছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই আপনাকে সাইন আপ বোনাস হিসেবে ত্রিশ মিনিট দেওয়া হবে এখানে একটা ভিডিও দেওয়া আছে এটা ডেমো সো আপনারা চাইলে এটা দেখতে পারেন তো এখন চলুন একটা ভিডিও আপলোড করা যাক এবং দেখা যাক এটা কীভাবে লেখায় রূপান্তর হয় এর জন্য আমাদেরকে নিউ ট্রান্সক্রিপশন এখানে ক্লিক করতে হবে এখন এখানে ফাইল আপলোড করার জন্য বিভিন্ন ওয়েবসাইট যাবেন আমরা লিঙ্ক থেকে আপলোড করবো এই জন্য লিঙ্কে ক্লিক করলাম যে কোনো অনলাইন ভিডিও লিঙ্ক এখানে ব্যবহার করতে পারবেন আমি উদাহরণ হিসেবে ইউটিউবের একটা ভিডিও ব্যবহার করব এই জন্য ইউটিউবে প্রবেশ করলাম ইউটিউব কপিরাইট ইস্যুর কারণে আমি আমার নিজের চ্যানেলের ভিডিও ব্যবহার করব আপনি যে ভিডিওটি টেক্সটে রূপান্তর করতে চান সেই ভিডিওটির লিঙ্কটি কপি করে নেবেন লিঙ্কটি কপি করে আমরা আবার আগের ট্যাবে ফিরে যাব এবং লিঙ্কটি এই বক্সে পেস্ট করব। লিঙ্কটি পেস্ট করার পর ইনপুটে ক্লিক করবেন ইনপুটে ক্লিক করার কয়েক সেকেন্ডের ভিতরে দেখবেন আপনার ভিডিওটা এখানে আপলোড কমপ্লিট হয়েছে আপলোড কমপ্লিট করার পর এখন একটু নিচে আসলে দেখবেন এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে এখান থেকে আপনার ভাষাটা সেট করে নিতে হবে আপনার ভিডিওটা যে ভাষায় আছে সেই ভাষাটা এখান থেকে সেট করে নিন দেন সাবমিটে ক্লিক করুন এখন দেখবেন আপনার ভিডিওটি প্রসেস হচ্ছে তার জন্য কয়েক সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে দেখুন এটা দুই তিন সেকেন্ডের ভিতরে কনভার্ট হয়ে গেছে চলুন দেখি এটা লেখায় রূপান্তর হয়েছে কিনা ও মাত্র কয়েক সেকেন্ডে দেখুন পুরো ভিডিওটা লেখায় রূপান্তর হয়েছে আমার মতে এর থেকে সহজ আর কোনো প্রসেস হতে পারে না এই লেখাগুলো কপি করতে চাইলে আপনি পুরোটা সিলেক্ট করে কপি করতে পারেন এবং এখান থেকে আপনি ভিডিওটা প্লে করে কোনো টিক্স ভুল লিখেছে কিনা বা কোনো টিক্স মিসিং হয়েছে কিনা এটা আপনি চেক করে নিতে পারবেন এছাড়াও আপনি এই লেখাগুলো বিভিন্ন ফাইলে সেভ করে রাখতে পারবেন যেমন টেক্স ফাইলে সেভ করে রাখতে পারবেন ডক্স পিডিএফ ফাইলে সেভ করে রাখতে পারবেন সেভ করার জন্য যে কোনো একটাতে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করবেন ব্যাস আপনার ফাইলটি সেভ হয়ে যাবে ভিডিওটি স্কিপ করবেন না এখন কিছু প্রয়োজনীয় অপশন সম্পর্কে জানাবো দেখুন এক মিনিটের একটা ভিডিও আপলোড করার জন্য এখান থেকে এক মিনিট কাটা হয়েছে আমি দুইবার আপলোড করেছি এজন্য আমার দুই মিনিট এখান থেকে কেটে নেওয়া হয়েছে আপনি এই মিনিটগুলো কিভাবে আর্ন করবেন সেটা আমি একটু দেখিয়ে দিই এখান থেকে রেফার করলে আপনি ষাট মিনিট পাবেন কিন্তু যাকে রেফার করবেন তাকে কোনো একটা প্ল্যান এখান থেকে পারচেস করতে হবে সো আমরা এটা করব না কিন্তু এখান থেকে আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে আপনাকে প্রত্যেক শেয়ারের জন্য দশ মিনিট করে দেওয়া হবে তো এখানে তিনটে শেয়ার করতে পারবেন তো তিনটার জন্য আপনাকে তিরিশ মিনিট দেওয়া হবে তো প্রথমে অ্যাকাউন্ট করলে তিরিশ মিনিট দেন শেয়ারের ফলে আরও তিরিশ মিনিট এখান থেকে পাবেন মোট ষাট মিনিট যা দিয়ে আপনি টোটাল ষাট মিনিট ভিডিও থেকে টেক্সটে কনভার্ট করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে এই ষাট মিনিট শেষ হয়ে গেলে কি করবেন এখান থেকে আপনাকে টাকা দিয়ে একটি প্ল্যান পারচেস করতে হবে কিন্তু আমরা কখনোই করব না আমরা আবার নতুন করে একটা অ্যাকাউন্ট খুলব এবং আবার সাত মিনিট পেয়ে যাব আজকে পর্যন্ত সো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন প্রয়োজন হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিও সংক্রান্ত কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর এবং সমস্যার সমাধান দেওয়ার দেখা হবে পরবর্তী ভিডিওতে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন